আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব মাহাসা ইউনিভার্সিটি সম্পর্কে মালয়েশিয়া উচ্চশিক্ষার জন্য যারা মনোনিবেশ করেছেন তাদের জন্য মাহাসা ইউনিভার্সিটি কী কী সুযোগ সুবিধা দেবে এবং মাহাসা ইউনিভার্সিটি আমরা কেন পড়ালেখা করব মাহাসা ইউনিভার্সিটির সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের সাথে আছেন মাহাসা ইউনিভার্সিটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জনাব আসাদুজ্জামান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার আসলাম আপনারা জানেন মাহাসা ইউনিভার্সিটি সম্পর্কে আমরা পিছনে অনেক আলোচনা করেছি এরপরেও দুই হাজার বাইশে কি কি নতুন সুযোগ সুবিধা আসছে বিস্তারিত আলোচনা করবো এই বিষয়ে জি যদি আমাদেরকে বলতেন যে সালে স্টুডেন্টের জন্য মাহাসা ইউনিভার্সিটি সাথে পড়ালেখার জন্য যারাই আগ্রহ প্রকাশ করে কেন মাহাসা ইউনিভার্সিটিতে তারা চয়েস করতে পারে বা স্পেশাল কি ফ্যাসিলিটি আছে Uh, ধন্যবাদ রেজান ভাই first of all thank you and এইট অ্যান্ড বেসবো world trading for being with us since two thousand fifteen basically MAHSA সম্পর্কে আমি যদি বলতে চাই মাসা মালয়েশিয়াতে well known for health care university চিজ লাইক আপনার medical dental nursing pharmacy and পাশাপাশি আমরা আরও অফার করতেছি আপনার বিজনেস আইটি প্রোগ্রাম ওকে একটু মাস আমি একটু ডিটেলসের দিকে যাই বেসিক্যালি আমরা যেটা স্টার্ট করেছি টু থাউজেন্ড ফোরের দিকে উইচ ইস আপনার কলেজ হিসাবে এটা মাত্র আটজন স্টুডেন্ট দিয়ে সেটা হলো আপনার নার্সিং ফ্যাকাল্টি থেকে তো ফ্রম দেয়ার টিল নাও আমাদের এখন অলমোস্ট প্রায় দশটা ফ্যাকাল্টি মোর দেন একশোটার উপরে প্রোগ্রাম আমরা অফার করতেছি even plus 10,000 student from over hundred nationalities so আপনি বুঝতে পারতেছেন last like seventy two eighteen ইয়ার্সে মাসেল প্রোগ্রেস হিউজ ইভেন আমরা যেটা এক্সপেক্ট করতেছি next like uh, uh, uh, পাঁচ বছরের ভিতরে ভালো একটা পজিশনে মাথা চলে যাবে নাম্বার লাইক আপনার এক দুই চলে আসবে মালয়েশিয়ার ইভেন ক্যাম্পাস যেটা আমরা মিট করতেছি এখন এই ক্যাম্পাস আমরা আছি মেইন ক্যাম্পাস যেটা আপনার মালয়েশিয়াতে সবচেয়ে বড় private medical university which is seventy acres land area এটার ভিতরে আপনার ইউনিভার্সিটি তো আছেই স্কুল প্লাস হসপিটাল আপনার sports complex ballroom football field তারপর আপনার টেনিস কোর্ট বাস্কেটবল ফুটসাল পাশাপাশি আপনার ফ্যাকাল্টিগুলো লাইব্রেরি ল্যাব এগুলো তো আছেই তো সব মিলে দেখা যাচ্ছে যে মাসা এখনকার সময় Uh, one of the like uh, uh, prominent and prestigious university in Malaysia. Like বাংলাদেশে যেরকম পাবলিক ইউনিভার্সিটি বিশাল একটা হ্যাঁ, হ্যাঁ। জায়গা নিয়ে সব ফ্যাসিলিটি আছে ভিতরে তো মানসা ইউনিভার্সিটি যদিও প্রাইভেট ইউনিভার্সিটি মালয়েশিয়ার অন্যতম একটা প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু সব ফ্যাসিলিটি ভিতরে আছে একবার স্পোর্টস থেকে শুরু করে হোস্টেলের সুবিধা কেমন আমাদের ইউনিভার্সিটির ভিতরে আপনার হোস্টেলের ব্যবস্থা আছে যারা ধরেন অনেক প্যারেন্টস আছে যাদের বাচ্চাদের সিকিউরিটি অ্যান্ড সেফটির জন্য ইউনিভার্সিটি ভিতরে রাখতে চায় ইভেন যারা ধরেন ভেরি ইয়াং যারা ফাউন্ডেশনের জন্য যায় মালয়েশিয়াতে স্পেশালি মাসাতে আমরা একটু কনসার্ন তাদের ব্যাপারে বিকজ তাদের এই অনুযায়ী বাইরে থাকাটা একটু ডিফিকাল্ট তাদের জন্য তো এই ক্ষেত্রে আমরা আমাদের ওয়ান ক্যাম্পাস হোস্টেল ফ্যাসিলিটিস আছে যেটা আপনার ছেলে মেয়েদের আলাদা more than like four thousand student can accommodated in like two buildings which is আপনার পুরনো তাহলে দুটো বিল্ডিং একটা মেয়েদের একটা ছেলেদের যেখানে আপনার সারাদিন থেকে চার হাজার স্টুডেন্ট থাকতে পারে তো এখানে হাইলি হ্যাঁ হাইলি হ্যাঁ, সিকিউরিট আপনার কী বলে twenty four hour CC camera service দেন সিকিউরিটি গার্ড আছে এখানে in out check in book আছে যেখানে স্টুডেন্ট যদি বাইরে যায় চেক ইন করে বা চেক আউট করে যেতে হবে তো অনেক প্যারেন্টস আছে যারা মানে মনে করে যে আমার ছেলে বাইরে একটা থাকবে ওখানে কি সিকিউরিটি পাবে নাকি অনেকে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে তো মেয়েদের ক্ষেত্রে আপনি কি বলবেন মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা অ্যাডভাইস করি সবসময় basically Malaysia is the well secure আপনার সব জায়গাতেই তো তারপর আমরা একটু লাইক বেশি কনসার্ন যেহেতু লাইক মেডিকেল ইউনিভার্সিটি সব আমরা সিকিউরিটিটা প্রাধান্য দিই আর কি তো এক্ষেত্রে মেয়েদের জন্য আলাদা ফ্যাসিলিটিস ওকে আলাদা একটা বিল্ডিং দেওয়া হয়েছে মেয়েদের প্রণতলা একটা বিল্ডিং যেখানে শুধু মেয়েরাই থাকবে ওইখানে অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে না বিকজ আপনার কার্ড সিস্টেম তো তো অন্য কেউ কার্ড দিয়ে জন্য ওইটা ইউজ করতে পারবে না যেমন আমার কার্ড দিয়ে আপনি ইউজ করতে পারবেন না ঢুকতে পারবেন এখানে কারণ মেয়েদের অনেক তো এখানকার আপনি যেটা বললেন যে প্রায় একশোটা দেশের স্টুডেন্ট এখানে থাকে তার তো হ্যাঁ, হ্যাঁ। একশো পড়াশোনা করে তো একটা স্টুডেন্ট একটা যাবে মিনিমাম আপনার প্রায় আট থেকে দশটা দেশের স্টুডেন্ট পাবে এই যে একটা গ্লোবাল চেঞ্জ যেটা আপনি হয়তো সব ইউনিভার্সিটিতে এই ফ্যাসিলিটিটা নাই নাই নাই এবং কি সেখানে বাংলাদেশি স্টুডেন্টরা আরেক কিছু প্রশ্ন করে যে ওখানকার যে হোস্টেল সুবিধা এরকম আছে বা প্যারেন্টসরা ওটা বলে থাকে যে ওখানে খাবার দাবারের কি কি ব্যবস্থা আছে বা মানে ওখানে তো অন্য একটা দেশ আচ্ছা খাবার দাবার অনেকটা আমাদের মতো সিমিলার বাট আমাদের যে হোস্টেল ফ্যাসিলিটিসের ভিতরে রান্না করার ব্যবস্থা নেই আপনার স্টুডেন্টকে খেতে হবে ক্যান্টিনে গিয়ে আর কি তিন টাইম ওইখানে খেতে হবে যদি ড্রাই ফ্রুট কিছু রুমে নিয়ে আসা মানে আনতে সেটা পারবে বাট মোস্টলি আপনার ওটা ক্যান্টিনে খাইতে হবে তিনবার ওখানে তো আমাদের বেশ কয়েকবার আমরা আমরা জানেন আমরা মালয়েশিয়াতে সমস্ত ইউনিভার্সিটির ফ্যাসিলিটি নিয়ে কথা বলি আপনাদের অনেক ভিডিওতে দেখাইছে যে আমাদের খাবার রেস্টুরেন্টগুলো দেখাইছে ওখানে সব ধরনের রেস্টুরেন্ট অ্যাভেলেবল সব ধরনের মোর দেন লাইক আপনার এখন যেটা আছে আপনার ইন্ডিয়ান তারপর Malay Chinese Middle East African western সব ধরনের সব ধরনের খাবার ওখানে পাওয়া যায় ধন্যবাদ আসাদ ভাই আপনাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য আগ্রহী বিশেষ করে বাংসা ইউনিভার্সিটি বাংসা ইউনিভার্সিটি সম্পর্কে আরও যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের এখানে কমেন্টস করেন ইনশাল্লাহ আপনাদের সাথে কমেন্টসের রিপ্লাই দেবো এবং আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেইল সবই দেওয়া থাকবে বিস্তারিত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং যারা মাসা ইউনিভার্সিটিতে আসতে চান এই মুহূর্তে মাসা ইউনিভার্সিটিতে রেজাল্টের উপরে স্পেশালি স্কলারশিপ দেওয়া হচ্ছে সেজন্য যদি স্কলারশিপ বিষয়ে কোনো ইনকোয়ারি থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ